এই জাকাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সৌরাতে সৌরাতে বলেছিলেন লিয়াত্তাখিদা বাদুহুম বাদান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রব্বুল আলমিন কাউকে জমিদার বানিয়েছেন আর কাউকে দারোয়ান বানিয়েছেন এটা কে বানিয়েছেন কে বানিয়েছেন কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন আল্লাহ বলেন আমি একজনের উপর আরেকজনকে মর্যাদা দিয়েছি লিয়াত্তাকিদা বা সুখরিয়া আমি এই যে একজনকে আরেকজনের উপর আমি যে মর্তবা দিয়েছি মর্যাদা দিয়েছি যাতে একে অপরের সেবক হয় আমরা সবাই যদি ধনী হয়ে যাই তাহলে রিক্সা কে চালাবে তাহলে ধনীকেই কি করতে হবে রিক্সা চালাতে হবে একজন জমিদারকে সেই জমিদারি করতে হবে আবার দারোয়ানের দায়িত্ব তাকে কি করতে হবে কারণ সবাই তো জমিদার আপনি দারোয়ান কোথায় পাবেন আপনি বাজারে গিয়ে সবজিওয়ালা কোথায় পাবেন আপনি মাছ বিক্রেতা কোথায় পাবেন আপনি গুস্ত বিক্রেতা কোথায় পাবেন আপনি গাড়ির ড্রাইভার চালক কোথায় পাবেন সবাই যদি জমিদার হয়ে যায় এটা আল্লাহর কোরআনের কথা আপনি মনে করবেন না যে আমি জমিদার হয়েছি আমার অনেক টাকা আমি এটা আমার নিজের যোগ্যতা বলে আমি এটা আমার ব্যক্তিগত আমার আমার ব্রেন নিয়ে আমি এটা করতে সক্ষম হয়েছি আরে তোমার মতো আরে কত মানুষ পাগল হয়ে আল্লাহ রব্বুল আলমিন পাগল বানিয়ে রুডে রুডে ঘুরাচ্ছেন ঠিক কিনা বলেন আল্লাহর ক্ষমতা আছে কি নেই সকালবেলার ধনী সন্ধ্যাবেলার ফকির বানাতে আল্লাহর কোনো অসুবিধা আছে এই লকডাউনে অনেক কোটিপতি কিন্তু আপনারা জানেন না ফকির হয়ে গেছে আছে না নাই আছে উদাহরণ দিলে বুঝবেন যারা নিজের সর্বোচ্চ টাকা দিয়ে পেঁয়াজ চাউল গুদামজাত করেছে সেখানে ব্রাহ্মমান আদালত যে হানা দিয়েছে সব কিছু সরকারি কোষাগারে জমা হয়ে গেছে সে কি ফকির হয়ে যায় নাই সুতরাং এই জাকাত এক এক নম্বর ওয়াজিব হবে কাদের উপর কথা বলেন ইসলাম মুসলমান হতে হবে দুই নম্বর স্বাধীন হতে হবে তিন নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে চার নম্বর তার ব্রেন থাকতে হবে চার নম্বর হলো তার পরিপূর্ণ মালিকানা থাকতে হবে ছয় নম্বর হলো সেই নেশাবের মালিক হতে হবে সাত নম্বর হলো যে আমার প্রয়োজন অতিরিক্ত হতে হবে আচ্ছা ছয় নম্বর বলছিলাম নেশাব পরিমাণ হতে হবে নেশাব হলো স্বর্ণ সারের সাত তোলা স্বর্ণ কত যাদের সার ও সাত বড়ির উপরে স্বর্ণ আছে তারা চল্লিশ ভাগের এক ভাগ টাকা হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে এটা আমি একটু পরে বলছি এরপর আট নম্বর হলো সে ঋণ মুক্ত হতে হবে কি হতে হবে আপনার কাছে যা টাকা আছে সেই পরিমাণ আপনি ঋণগ্রস্ত হন তাহলে আপনি ঋণ শোধ করেন আপনি জাকাত কিভাবে দিবেন আপনি ঋণ শোধ করে দেন নয় নম্বর হলো আপনার সম্পদগুলা যেগুলো বাড়তি এই সম্পদের কারণে তার চেয়ে আরও সম্পদ আর্নিং হয় গরু ছাগল যেমন এক আমাদের টাকা পয়সা এগুলা স্বর্ণ সাঁদি এগুলো বিক্রি করলে কিন্তু টাকা হয় তো জাকাত আসবে এবং এই জাকাত কখন ওয়াজিব হবে এই জাকাত ওয়াজিব হওয়ার জন্য এক বছর পূর্ণ হতে হবে আচ্ছা এখন এই জাকাত কখন সহি হবে কখন বিশুদ্ধ হবে আপনি যখন সম্পদটা দিচ্ছেন তখন আপনাকে জাকাত নিয়ত করতে হবে যেমন আপনি কোন ফকিরকে অনেকে দান করেছেন অনেকে কি করেছেন আজকের বয়ান শুনে সে আবার চিন্তা করলো আমি তো অনেক দান করেছি জাকাত জাকাত নিয়ত করি নাই আমার উপর তো জাকাত ওয়াজেব হয়েছে ঠিক আছে আমি যা দিয়েছি সেগুলো জাকাত নিয়ত করে দিলাম সেটা আদায় হবে কি না বলেন আদায় হবে হবে না কারণ এটা দেওয়ার সময় কি করতে হবে নিয়ত করতে হবে হ্যাঁ একটা শর্ত আছে সেটা হলো আপনি যেই টাকাটা দিয়েছেন সেই টাকাটা যদি সেই সম্পদটা যদি গরিবের হাতে যদি রক্ষিত থাকে যতক্ষণ গরিবের হাতে সেই জিনিসটা থাকে ততক্ষণ পর্যন্ত আপনি নিয়ত করলে জাকাত আদায় হবে সব আনাল হলেন আচ্ছা আপনি কাউকে ঋণ দিয়েছেন সে টাকাটা দিতে পারতেছি না আপনি এবার নিয়ত করলেন টাকাটা তো পেলাম না আমি ঠিক আছে জাকাত থেকে হিসাব করলাম আদায় হবে হবে না কেন আপনি ওই টাকার পরিপূর্ণ মালিকানা আপনার হাতে আসে নাই আপনি তো এটা একটা শরীরের সাথে আপনি একটা পলিসি করেছেন কৌশল আপনি করেছেন জাকাত আদায় হবে না হ্যাঁ আপনি কোনো গরিবকে ঋণ চেয়েছে আপনি তখন জাকাতে নিত করে দিয়ে দিয়েছেন হ্যাঁ দিলেই আবার দিয়ে দিব জাকাত তাহলে আদায় হয়ে যাবে কি হয়ে যাবে আদায় হয়ে যাবে এবার বলবো যে এই যে স্বর্ণ স্বর্ণ সাড়ে সাত বুড়ি হতে হবে এটা হাদিসের ভাষায় মিস কলান পঁচাশি গ্রাম অর্থাৎ সাড়ে সাত বড়ি হলে চল্লিশ ভাগের এক ভাগ টাকা হিসাব করে আমাদেরকে জাকাত দিতে হবে এভাবে রূপা হাদিসে আছে মিয়াতা দেড়হামিন দুইশো দেড়হাম সেটি হলো পাঁচশো পঁচানব্বই গ্রাম বর্তমানে সারও বায়ান্ন তোলা সারও বায়ান্ন তোলা রূপা সে পরিমাণ টাকা পয়সা অন্য সম্পদ থাকলে আমাদের কি দিতে হবে কথা বলেন জাকাত দিতে হবে এই যে স্বর্ণ চাঁদি টাকা এগুলো এক জিনিস এগুলো কি এক জিনিস যেগুলো কাগজ টাকা এটা হচ্ছে ডকুমেন্ট এর পিছনে স্বর্ণ চাঁদি আমাদের বিশ্বব্যাঙ্গে জমা আছে ঠিক কিনা এটা একটা চেকের মতো সেজন্য আল্লাহ রাবুল আলমিন মূল মুদ্রা ঠিক করেছেন সেটা হচ্ছে স্বর্ণ চাঁদি যেমন দিনার এটা হচ্ছে স্বর্ণের মুদ্রা দেড়হাম এটা হচ্ছে রূপার মুদ্রা সুতরাং আমরা স্বর্ণ চাঁদি টাকা পয়সা যদি আমরা মিস তাকে মিক্সার তাকে মিশ্র তাকে তাহলে আমরা সর্বনিম্ন রূপার যে হিসাব সেই হিসাব ধরে আমাদের জাকাত দিতে হবে তাহলে আপনি হিসাব করেন আপনি একবারে যদি চাঁদির এক বড়ি এক হাজার টাকা হিসাব করলেও সার বয়ান্ন বড়ি যদি আপনার নিসাব হয় তাহলে সার বয়ান্ন হাজার টাকা হলেও তো কি দিতে হবে কথা বলেন না জাকাত দিতে হবে আমি একটা উদাহরণ দিলাম অনুরূপভাবে আপনারা গরু ছাগল উঁট আমাদের যে ফসল এগুলোর মতো কিন্তু জাকাত আছে আমি সেদিকে আর যাচ্ছি না ঠিক আছে সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমরা এই জাকাত দিব চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের কত তাহলে শত কত টাকা হবে আড়াই টাকা হাজারে কত টাকা পঁচিশ টাকা এক হাজারে কত বলেন না পঁচিশ টাকা এক লাখে কত আসবে আড়াই হাজার টাকা এক লাখে কত আড়াই হাজার টাকা আপনি হিসাব করে বিশেষ করে যাদের যারা যাদের ব্যবসা আছে আপনার ব্যবসার যে মাল আছে ওই মাল কুমল টোটাল কত টাকা ওই টাকাকে আপনি হিসাব করে যদি আপনি নেশাব পরিমাণ হয় তাহলে আপনাকে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন সকলকে বুঝবার তৌফিক দান করে সাহা বলে আমিন একটা কথা বলবো আপনারা কি শুনবেন মনে কষ্ট পাবেন বলবো নাকি বলবো না আচ্ছা আপনারা বলেন আমাদের বাংলাদেশে এই যে সারা পৃথিবীতে যেভাবে আপনারা দেখেছেন যে ত্রাণ দিয়েছেন মানুষকে দান করেছেন অনেকভাবে দান দান হয়েছে না কথা বলেন না দান দান হয়েছে কি না আচ্ছা আপনারা বলুন তো এ পর্যন্ত আপনারা কি কেউ দেখেছেন যে মসজিদে এতদিন পর্যন্ত নামাজ হয়নি সেখানে মুসল্লি ছিল না সেখানে মসজিদের দান বাক্স খালি যে আমি মসজিদের ফান্ডে যে আমি আমার তহবিল থেকে আমি দান করছি দেখেছেন কেউ কারো চোখে পড়েছে তা আপনি সবাইকে দান করছেন আপনি যে মসজিদের জন্য কান্না করছেন যে মসজিদের নামাজ পড়ার জন্য চোখের পানি ফেলছেন আপনি মসজিদের দানের কথা কেন বলে গিয়েছেন কি আপনাদের কষ্ট হচ্ছে মসজিদে দান করা দরকার আছে না নেই এই মসজিদ কি কেমনে চলবে এই জাহাজ এই মসজিদের মিটার বিল থেকে শুরু করে এই ইমাম খতিবের যে সামান্য হাদিয়া এগুলা যদি আপনারা যদি না দেন তাহলে মসজিদ কিভাবে চলবে সরকার মসজিদ খুলে দিয়েছে কিন্তু অর্থের কারণে মসজিদ তো খোলা যাবে না কথা বলেন না মসজিদে দান করতে হবে কি হবে না কিন্তু মসজিদে জাকাতের টাকা মসজিদ নেবে না এই মসজিদ হলো কারগর এ কারগর আল্লাহর গড় মসজিদ এটা হচ্ছে আল্লাহর এবাদতের জায়গা এই জায়গাতে আমরা আল্লাহর সন্ধান পাই এই জায়গাতে বসে আল্লাহর কাছে আমাদের দরখাস্তটা মঞ্জুর করায় এই জায়গা আপনার জাকাতের টাকা নেবে না আপনার সৎকার টাকা নেবে না মসজিদ শুধুমাত্র নেবে আপনার প্রেস হালাল সম্পদের আপনার মূল সম্পদ থেকে ছাঁদার টাকা সুবাহ বলেন আপনি মসজিদে জাকাত দিলে হবে কেন আপনি মসজিদকে এতিম বানিয়ে ফেলছেন মসজিদকে মিসকিন বানিয়ে ফেলছেন সবাই মসজিদের জন্য আপনারা এই যে এক মাস পর্যন্ত মসজিদে কোনো টাকাই দেওয়া হয় নাই আপনারা দয়া করে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনার আল্লাহর গড়ের জন্য আল্লাহর এই বেহেস্তের বাগানের জন্য আপনারা সবাই দান করবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার সকল ভাইকে তৌফিক দান করে সবাই বলে আমিন এই যে যারা সুরত আরবি তাদের হাদিয়া হিসাবে আমাদের রহবাদ পাহাড়ে গাবাসীকের যত জমিদার বাইর আছে আপনারা যারা এখানে বিভিন্ন জমিদাররা এখানে থাকেন তাদেরকে মেসেজটা বলে দিবেন বলে ভাই মসজিদের জন্য আপনার দানটা আপনি ঠিকই পৌঁছিয়ে দেবেন এই মেসেজটা আপনারা সবার কাছে পৌঁছিয়ে দেবেন সবাই যেন মসজিদের পান্ডে প্রতি বছরের নেই তাদের সেই টাকাটা যেন মসজিদের ফান্ডে জমা করে দেয় আল্লাহ রব্বুল আলমী সকলকে তো অভিজ্ঞান করুক এই মসজিদে আপনার সব সময় মসজিদের কথা আমরা বলবো না যদি মসজিদ টিকে থাকে তার নামাজ টিকে থাকবে আর যদি নামাজ ঠিক থাকে কে রাজি কে রাজি থাকবে আল্লাহ রাজি থাকবে এবং জাকাত কাকে কাকে দিবেন জাকাত দিবেন ফকির যার নেশাব পরিমাণ সম্পদ হয় নাই কথা বোঝা আসে নাই এবং যারা মিসকিন যার কিচ্ছু নাই যারা এতিম যারা ঋণগ্রস্ত তাদেরকে এবং যারা মুসাফির তাদেরকে এবং যারা যেখানে কানা আছে সেখানে দিবেন এই জাকাতের টাকা আপনারা বিশেষ করে যারা এতিম যারা গরিব অসহায় তাদের হাতে হাতে উঠাইয়া দেবেন এটা সবচেয়ে নিরাপদ এভাবে আপনারা জাকাতের টাকাগুলা আপনারা আপনাদের বিশেষ করে যাদের নিকটাত্মীয় যারা গরিব একদম নিকটাত্মীয় আপনার ভাই বোন ফুফি আপনার খালা আপনার কাছের আত্মীয় যারা রক্তের ব্লাডের সম্পর্ক আর তাদেরকে আগে দেবেন এরপর আপনার প্রতিবেশী এরপর আস্তে আস্তে আপনি দেখে দেখে যারা হকদার তাদেরকে আপনি জাকাতটা আপনি দিয়ে দিবেন আপনি আপনার নিজের ছেলে মেয়ে বাবা মা জাকাত দিলে হবে হবে না কারণ ওদেরকে তো আপনাকে এমনিও খাওয়াইতে হবে এগুলো আমাদের বুঝতে হবে আচ্ছা আপনি কাউকে জাকাত দিচ্ছেন সে জিজ্ঞেস করলো ভাই এগুলো কিসের টাকা দিচ্ছেন আপনি বললেন না এটা আপনাকে গিফট করছি আপনাকে হারিয়ে দিচ্ছি হারিয়ে দেওয়া কি হাতিয়ে দেওয়া কি শূন্য এগুলো তো আমাদের মাঝে উঠে গেছে হাদিয়ে দিলে কি বাড়ে ভালোবাসা বাড়ে এটা আমার নবী সুন্নত কি দেয়া হাদিয়ে দেয়া আমরা একে অপরকে গিফট উপহার এখন সে জিজ্ঞেস করলে কিসের টাকা দিচ্ছেন আপনি বলছেন সেটা আপনাকে উপহার দিচ্ছি কিন্তু আপনি মনে মনে ঈদ করেছেন এটা আমি জাকাতের টাকা দিচ্ছি এখন ফেকার মশালা বলছে আপনি জাকাত আদায় হয়ে যাবে সে যদি বাস্তবে জাকাতের হকদার হয় সোবাহ বলবেন না কথা বলছেন আপনি বলেছেন এটা আপনাকে গিফট করছি কি সে জাকাতের যে হকদার হয়ে থাকে আপনি তা মুখে বলেছেন তাকে খুশি করার জন্য হ্যাঁ আমি আপনাকে জাকাতের টাকা দিচ্ছি না আপনাকে গিফট করছি তার মানে আমি আপনাকে খুব ভালোবাসি আই লাইক ইউ আমি আপনাকে খুব পছন্দ করি কিন্তু আপনি নিতে নিতে যদি জাকাতের নিয়ত করেন তাও আদায় হয়ে যাবে শরীয়ত অসংখ্যত রাস্তা আমাদের জন্য খোলা রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে বুঝবার তৌফিক দান করে সবাই বলে আমিন আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরামে থাকবেন সচেতন থাকবেন সতর্ক থাকবেন আমার যারা মুরব্বীরা আছেন সবাইকে যত্ন নেবেন তারা একটু খুব সাবধানে থাকবেন এবং যারা অসুস্থ তারা মসজিদে আসবেন না তারা নামাজ বাড়িতে পড়বেন বাসায় পড়বেন তাদের কাশি আছে তাদের গায়ে জ্বর আছে যা যাদের বিভিন্ন রোগাক্রান্ত আপনারা নামাজ বাসায় পড়বেন আর বাসায় নামাজ পড়ার এখন অনেকটা সহজ হয়ে গেছে তাই না আমরা অনেকদিন প্র্যাকটিস করেছি বাসায় নামাজ পড়া যায় বাসায় কীভাবে জুমাটা জোহর পড়তে হয় অনেকগুলো মশালা এই করোনা ভাইরাস আমাদেরকে শিখিয়ে দিয়েছে ঠিক কিনা তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি পৃথিবী থেকে মহামারীকে উঠায় নাও আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলের রোজাকে কবুল করুক আমাদের সকল ইফতারিকে কবুল করুক আল্লাহ আমাদের সাহারিকে কবুল করুক আল্লাহ আমাদের দানকে কবুল করুক আল্লাহ রব্বুল আলমিন যারা অসুস্থ হয়ে গেছেন আল্লাহ তুমি তাদেরকে সেবাই কুল্লিয়া নসিব করে দাও আমার যে সব ভাইয়েরা যারা এই যে কোয়ারেন্টাইন আছেন অসুস্থ করুণ আক্রান্ত আল্লাহ আমি তুমি তাদেরকে শেফা দান করে দাও আমার প্রবাসী ভাইয়ের অনেক কষ্ট আছে অনেক কষ্ট আছে আল্লাহ তুমি তাদেরকে আগের চার ভালো অবস্থায় ফিরিয়ে দাও সবাই বলে আমিন আমাদের মা বোনেরা অনেক কষ্ট করেছেন আমাদের চাকরি বন্ধ হয়ে গেছে আমাদের মা বোনদের ডিউটি বন্ধ হয় নাই তারা সারাক্ষণ ঘরের মধ্যে আমাদেরকে সেবা যত্ন ভালোবাসা দিয়ে আমাদের মাইন্ডকে ফ্রেশ করে রেখেছেন আমার মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে ফরেজগার তুমি তাদেরকে জমানার রাবিয়া মুসরি বানিয়ে দাও সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত